রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো রসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল رسولہ যখন পথ ভোলা ছিল পথভ্রষ্ট ছিল এমন অন্ধকার একটি যুগ ছিল যেই যুগে মানুষেরা মদ খেত খুন করত গুম করত হত্যা রাহাজানি যুদ্ধ বিগ্রহ একের পর এক লেগেই থাকত যে যুদ্ধের সমাপ্তি ঘটত না এক একটা যুদ্ধ বছরের পর বছর লেগে থাকত এমনকি নিজের বাবা মারা গেলে মাকে নিজের সন্তান বিবাহ পর্যন্ত করত নামাজ এমন একটি যুগে অশান্ত মানুষগুলিকে জাহান নামের জ্বলন্ত আগ্নি শিখা থেকে বাঁচাবার জন্য অন্ধকার রতল তলদেশ থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য যে দুইটি জিনিস আল্লাপাত পাঠিয়েছিলেন তার একটি হচ্ছে কোরআন জোরে বলেন কি আওয়াজ দেখুন এটার নাম কি আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুলগণ ঠিক কিনা বলেন এই কোরআন আজও পৃথিবীতে আছে না নাই রসুল নেই কিন্তু রসুলের সন্না আছে না নাই হাদিস আছে না নাই সব আছে কিন্তু মানুষের মাঝে রসুলের সেই সমাজ সোনালী সমাজ তিনি যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই শান্তি কি সমাজের আছে নাই কেন একটি মাত্র কারণ আমরা রসুলের সেই সন্না থেকে কোরআনের সেই আদর্শ থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি ঠিক কিনা বলে সুতরাং আজকে আমি আপনাদের কাছে এই দুইটা বিষয় তুলে ধরবার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার ভাইরা কোরআন করিম এমন একটি কিতাব যার ভেতরে আল্লাহ পাক মানব জাতির জন্য যা দরকার সবের ভিতরে আল্লাহ পাক সুবিন্যস্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মানব জীবনে এমন কোন জিনিস বাকি নাই যা কোরআনের ভেতরে নাই বলবেন আপনার টয়লেট থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আপনার একদম বঙ্গভবন পর্যন্ত যা দরকার সব আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছে আর এর ব্যাখ্যা করেছেন রসুলের জীবনের মাধ্যমে সুবহানাল্লাহ সুতরাং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে আমরা আল্লাহ কোরআন এবং রসুল পাঠিয়েছেন কেন আর আমরা এর বাস্তব আদর্শ কোথায় থেকে পেয়েছি আমরা কোথায় থেকে পাব এই দুইটি বিষয় নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا سبحان الله أكبر قرآن كريم سورة أحزاب থেকে একুশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এখান থেকে মোটামুটি একটা শব্দ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন যারা বলেন আমিন আল্লাহ আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা যারা বলেন আল্লাহু আকবার লাকাদ কানা লাকুম অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ রাসূলের মধ্যে রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন لقد كان لكم في رسول الله অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনে উত্তম আদর্শ আল্লাহ তাআলা অন্য কোনো কথা বললেন না বললেন উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভেতরে তোমাদের জন্য তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে স্পেসিফিক যেটা বোঝাতে চান এক নম্বর হলো রাসুলের মধ্যে রয়েছে দুই নম্বর হলো উত্তম আদর্শ না আপনাদের কণ্ঠের আওয়াজ নেমে গেছে আর বাতিল জালেম সৈলাচার যারা অপবিত্র নাপাক মুনাফা মোনাফাকর বেইমান জালেম শৈলাচার তাদের আওয়াজ বাড়তেছে মানে আসল জায়গা ঠিক বলতে পারে না কিন্তু অমুক এই যে সামনে নির্বাচন আসতেছে তখন বলবে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তোমক ভাই তার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ তো নেই এখন না তার চরিত্র ফুলের মতো হয় মিয়া তার ব্যাপারে স্লোগান দিতে গলা ফেলেন এক কাপ চার বিনিময় একটা বিড়ির বিনিময়ে এক কোনো সব পাবেন না গুণা হবে তার চরিত্র ফুলের মতো পবিত্র বলেন লজ্জা করে না আপনার আপনি রসুলের নাম বলতে ভয় পান আপনি রসুলের নাম বলতে লজ্জা বোধ করেন কোরআনের কথা বলতে লজ্জা বোধ করেন এই জন্যই তো মার এই জন্যই তো জুলুম এই জন্যই তো অত্যাচার এই জন্য তো প্রমাণিত হচ্ছে আজকে আপনারা বক্তা কাটতে জায়গায় বাড়ে আসল জায়গায় বলে চুলকানি বাড়ে মাথায় চুরি দিয়ে বসে আছে খুব জানি জানি না আজকে তাফসিল করে আজকে শুনি এক এক ফুলের এক এক ঘ্রাণ আপনাদেরকে কতক্ষণ যাবৎ বলছি যে আপনারা একটু কথা বলবেন খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার সঙ্গে কথা বলবেন যাতে করে সরকারে বলতে পারি অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি জীবনের ভিতরে রয়েছে উত্তম আদর্শ কার জীবনে উত্তম আদর্শ আছে জোরে বলেন রসুলের জীবনের ভিতরে আছে উত্তম আদর্শ আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন অমক নেতার ভেতরে তমক নেতার ভেতরে অমক মন্ত্রীর জীবনের ভেতরে উত্তম আদর্শ আছে বলতে পারতেন কিনা কথা বলেন আল্লাহ কি সেই কথা বলেছেন আল্লাহ বলেছেন ফি রাসূলিল্লাহ রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ একবার বলেন তাহলে রসুলের জীবনে উত্তম আদর্শ আছে এই কথা বলেছেন কে আল্লাহ যেহেতু বলেছেন রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ তাহলে আর যদি আমরা উত্তম আদর্শ অন্য জায়গায় খুঁজি তাহলে সব জায়গায় উত্তম আদর্শ পাওয়া যায় না এর থেকে বোঝা যায় আদর্শ আছে আদর্শ সবগুলি উত্তম নয় উত্তম আদর্শ যেটা সেটা শুধু রাসুলের জীবনে ধরে পান কিনা মানব জীবনের প্রত্যেকটি মানুষের ভেতরে একটা করে আদর্শ থাকে একটা ছোট্ট বাচ্চার জীবনেও আদর্শ আছে প্রত্যেকটি মানুষের ভেতরে এক একটা স্বতন্ত্র আদর্শ আছে কিন্তু সকলের জীবনের আদর্শ গ্রহণযোগ্য সকলের আদর্শ গ্রহণযোগ্য নয় এই জন্য বুঝে শুনে আদর্শ গ্রহণ করা লাগবে জোরে কনছে কিনা আল্লাহ এই জন্য আগেই বাছাই করে দিলেন লাকাদ কানা লাকুম ফি আল্লাহ বলছেন আমি দুনিয়ার কোন মানুষের কথা বলি নাই আমি যে ব্যক্তির কথা বলেছি সেই ব্যক্তি আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত আপনারা আজকে যে মাসটিতে অবস্থান করছেন সেই মাসটি হলো রবিউল আউ্বাল মাস কি মাস রবিউল আউ্বাল মাসের শেষ প্রান্তে প্রায় আমি এই জন্য বাছাই করে নিলাম অন্তত সিরাজ সম্পর্কে কথা বলি অনেকে রসুলের জীবনের সিরাত সম্পর্কে শুনেছেন কিন্তু আমার আলোচনা ওই এক হবে না আমার তো হয়তো ভিন্ন হতে পারে কারণ আপনার চিন্তা আমার চিন্তা আমার গবেষণা আপনার গবেষণা এক নয় ঠিক কিনা করেন আমার ভাইয়েরা এই জন্য আপনাকে আমাকে একটু শুনতে হবে বুঝতে হবে সিদ্ধান্ত নিতে হবে কোরআন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন কি উদ্দেশ্যে কোরআন পাঠিয়েছেন এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল যেহেতু বললেন উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভেতরে তাহলে আমরা প্রথমত বুঝতে পারি আদর্শ আছে কিন্তু সকলের জীবনে উত্তম আদর্শ নাই উত্তম আদর্শ একজন ব্যক্তির জীবনে আছে তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক কিনা এখন আমরা যদি উত্তম আদর্শ নিতে চাই তাহলে কার অনুসরণ করব রাসূলের অনুসরণ করব সিরাতুন নবী মিলাদুন নবী আজকে আমাদের এই দেশে উপমহাদেশে বিশেষ করে ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে গন্ডগোল আছে না নাই কেউ দেখে মিলাদুন নবী নিয়ে গন্ডগোল কেউ সিরাতুন নবী নিয়ে গন্ডগোল ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী হলো জানার বিষয় আর সিরাতুন নবী হলো মানার বিষয় যারা বলেন ঠিক কিনা রাসূলের জন্ম বৃত্তান্ত আপনি জানবেন তার জীবনের মজেদাগুলি আপনি জানবেন কিন্তু মজেদা কি আপনি আমি ঘটাতে পারবো নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন তাকে জন্মগ্রহণ করার পর হযরত হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন হজরত যখন তিনি দুধ পান করতেন দুধ পান করার সময় এক স্তনের দুধ আল্লাহ নবী পান করতেন আর এক স্তনের দুধ তিনি রেখে দিতেন এখানে আল্লাহ নবী তার ইনসাফ কায়েম করার বিষয়টি মানব সমাজে ফুটিয়ে তুলেছেন কিন্তু আপনারা বলুন তো এটা রসুল কি নিজের থেকে করতে পেরেছিলেন নাকি অনেকেই বলে রসুল ছোট্ট বেলাতে ইনসাফ কায়েম করেছেন না আল্লাহর পক্ষ থেকে এটা মর্যাদা ছিল এক স্তনের দুধ পান করে আর এক স্তনের দুধ অন্য ভাই বোনদের জন্য রেখেছিলেন এটা ছিল আল্লাহ রসুলের ছোট্ট বয়সে মর্যাদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে শিখাই দিয়েছেন হে রসুল আপনি এক স্তনের দুধ পান করবেন আর এক স্তনের দুধ পান করবেন না তখন রসুল রসুল হন নাই কিন্তু আল্লাহ পাক ছোট্টবেলা থেকেই তাকে নিয়ন্ত্রণ করে মর্যাদা করে ছোট্টবেলা থেকেই ঘটাইয়া দিয়েছেন এটা ছিল রসুলের জীবনের উত্তম মর্যাদা করে সুবাহ আল্লাহ রসুলের জীবনের এই আপনি জানবেন কবে তিনি জন্মগ্রহণ করলেন কি তার ঘটল রসুল কবে জন্মগ্রহণ করেছেন কবে মৃত্যুবরণ করেছেন এটা জানার মধ্যে আপনার আমার কোন জীবনের পালনীয় এবাদত বলতে কিছু আছে কিছু নাই কারণ যারা এবাদত পালন করে কিছু কিছু এবাদত পালন করে যারা ছুটি নেই সেটা অন্যান্য ধর্মে আছে কিন্তু মুসলমানের ধর্মে ইসলাম ধর্মে কোন এবাদত পালনের ছুটির ব্যবস্থা নাই যেমন আপনি লক্ষ্য করুন খ্রিস্টান ধর্মের লোকেরা রবিবার দিনে গির্জায় গিয়ে তাদের ধর্মে এবাদত পালন করে সপ্তাহের মনে ছুটি নেই ইহুদি ধর্মের লোকেরা তাদের গির্জায় গিয়ে একটা দিন শনিবার দিন এবাদত করে তারা তাদের ধর্মীয় এবাদত থেকে এক সপ্তাহ ছুটি নেয় হিন্দু ধর্মের লোকেরা বারো মাসে তেরো পূজা করে তারা ধর্ম থেকে ছুটি নেই আসে নাই তাহলে বিভিন্ন ধর্মের লোকেরা ছুটি পায় কিন্তু মুসলমানদের জন্য ইসলাম ধর্মের কোন ছুটির ব্যবস্থা নাই তার কারণ হল একজন মুসলমান তার কথা বলা তার উঠা তার বাসা তার চলন বলন কথোপকথন স্বয়নে স্বপনে জাগরণে সে যদি কথা বলে তাতেও এবাদত আছে সে যদি কাজ করে তাতেও এবাদত আছে সে যদি টয়লেটে যায় তার মধ্যেও স্বভাব আছে সে যদি ভাত খায় খানা খায় তার মধ্যেও স্বভাব আছে সে ব্যক্তি যদি মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলে তার মধ্যেও স্বভাব আছে ওটাও এবাদত আপনি মানুষের সঙ্গে কথা বলবেন এটাও মুসলমানদের ইবাদত আপনি মানুষকে দান করবেন এটাও আপনার ইবাদত আপনি টয়লেটে যাবেন এটাও মুসলমানদের ইবাদত আপনি পেশাব করবেন এটাও মুসলমানদের ইবাদত আপনি স্ত্রীর সাথে মিলন করবেন এটাও আপনার ইবাদত আপনি ঘুমাতে যাবেন এটাও আপনার জন্য ইবাদত আপনি ঘুম থেকে উঠবেন এটাও আপনার জন্য ইবাদত আপনি নামাজ পড়বেন এটাও আপনার জন্য ইবাদত আপনি রোজা রাখবেন এটাও আপনার জন্য ইবাদত আপনি হজ করবেন সেটাও ইবাদত জাকাত দিবেন সেটাও ইবাদত দিন ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করবেন সেটাও মুসলমানের এমন কোন কাজ নাই আল্লাহ যেটা বলেছেন মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক বলেছেন আমার রসুল যেটা তোমাদের জন্য হা বলেছেন সেটাকে গ্রহণ করো তিনি যেটাকে নিষেধ করে দিয়েছেন বর্জন করতে বলেছেন সেটা বর্জন করো তিনি যেটা এনেছেন সেটা গ্রহণ করো যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করো তাহলে আমরা আল্লাহ রসুলের কথা বলার আল্লাহ রসুলের চলন বলন কথোপকথন ওই নিয়ম অনুযায়ী সন্না মোতাবেক যদি আমরা খানা খাই আমরা যদি মানুষকে সালাম দিই আমরা যদি কথা বলি আমরা যদি ঘুমাতে যাই আমরা যদি রাষ্ট্র চালাই আমরা যদি সালাম দেই আমরা যদি টয়লেটে যাই আমাদের প্রত্যেকটি জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ইবাদত করার সওয়াব লিখে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমাদের ধর্মে কোনো ছুটির ব্যবস্থা আছে নাকি জোরে বলেন আছে নাকি না আমাদের ধর্মে তো কোনো ছুটির ব্যবস্থা নাই কারণ আমাদের ধর্মে যা আছে সবগুলি আল্লাহ পাক এবাদত করে আমাদেরকে দান করেছেন সোহান আল্লাহ বলেন টয়লেটে যাবেন সেটাও ইবাদত আল্লাহ পাক বলছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য গোলামি করবার জন্য দাসত্ব করবার জন্য এই জন্য মানব জিন এই পৃথিবীতে যা কিছু করবে সব আল্লাহর ইবাদত যদি রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন তাহলে উত্তম আদর্শটা কার ভিতরে আছে বলেন কিন্তু আজকে আমরা অধিকাংশ জায়গায় উত্তম আদর্শ রসুলের জীবনে খুঁজি না কিছু কিছু জায়গায় খুঁজি বিয়েতে খুঁজি নামাজে খুঁজি রোজাতে খুঁজি হজে খুঁজি জাকাতে খুঁজি আবার রাজনীতির ক্ষেত্রে অন্য জায়গায় খুঁজি হামলিং করার কাছে রাশিয়ার কাছে ভারতের কাছে বিভিন্ন দেশের কাছে আমরা আমেরিকার কাছে রাজনীতি খুঁজি উত্তম আদর্শ খুঁজি আবার যেসব নেতারা রসুলের আদর্শ গ্রহণ করে নাই তাদের জীবনেও রসুলের আদর্শ খুঁজি আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে বলুন তো আল্লাহ বললেন উত্তম আদর্শ আছে একমাত্র রসুলের জীবনে এখন আপনি যদি রসুলের জীবন বাদ দিয়ে অন্য জীবনের মধ্যে অন্য কোনো ব্যক্তির মধ্যে আদর্শ তালাশ করেন তাহলে সেই আদর্শটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে দুটাই সম্ভাবনা আছে না নাই আমি বলছি না তার জীবনের সব আদর্শ খারাপ কিন্তু তার জীবনে এমন আদর্শ আছে যে আদর্শটা ভুল যে আদর্শটা গ্রহণ করা যাবে না আপনি সেটাও গ্রহণ করলেন যেটা গ্রহণ করা যাবে সেটাও গ্রহণ করলেন তাহলে দুইটা আদর্শ গ্রহণ করলেন ভালোটাও গ্রহণ করলেন খারাপটাও গ্রহণ করলেন বলুন তো এটা কি সঠিক হবে তাহলে আপনি দুই নৌকায় পা দিয়ে দিলেন ভালোটা গ্রহণ করলেন খারাপটা গ্রহণ করলেন দুই নৌকায় পা দিলে পরে আপনি ভাবতেছেন রসুলের আদর্শ মানবো পরকালের জন্য আর দুনিয়ার আদর্শ মানবো ভোর আদর্শটা মানবো দুনিয়াকে পুঁজি করে বেঁচে থাকার জন্য আপনি যদি মারা যাওয়ার পর এখন চিন্তা করেন আমি যখন মারা যাব রসুলের আদর্শ দিয়ে পরকালে মুক্তি পাবো আর দুনিয়ার আদর্শ দিয়ে দুনিয়ার পুঁজি নিয়ে আমি দুনিয়ার জীবনটা লাভবান হব হঠাৎ করে মাঝখানে প্রচন্ড ঝড় সৃষ্টি হয়ে গেল ঝড় আসার পর এমন প্রচন্ড ঝড় আসলো দুইটা নৌকা দুই দিকে দৌড় দিল বলুন তো আপনার অস্তিত্ব কোথায় বিলীন হবে সমুদ্রের মধ্যে শরীর সমাধি ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই ধরে বলেন আজকে আমাদের বাস্তব জীবনে আমরা তাই দেখতে পাচ্ছি আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নবীর উম্মত বলে দাবি করছি কিন্তু নবীর উম্মত বলে দাবি করার পর দুনিয়ার জন্য অন্য মানুষের আদর্শ গ্রহণ করেছি মাঝে মাঝে মসজিদে গিয়ে নামাজ পড়ি বিয়ে শাড়িতে কোরআন মানি নামাজে গিয়ে কোরআন মানি জাহাজায় গিয়ে কোরআন মানি কিন্তু আবার অনেক জায়গায় কোরআনের বিরোধিতা করে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় যারা কায়েম করার চেষ্টা করে তাদের আদর্শকেও প্রাধান্য দেয় ধরে বলেন ঠিক কিনা মনাফিক আপনি যদি এখন দুই দিকে গ্রহণ করেন তাহলে আপনি তো মোনাফিক হবেন মোনাফিক বান্দা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে আল্লাহ জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারিল আসফালি মিনান নার আল্লাহ পাক মুনাফিকদেরকে নিক্ষেপ করবেন জাহান্নামের নিম্নস্তরে স্তরে ধরে কোন নাউযুবিল্লাহ মোনাফিক হলো দুই রকমের একটা হলো বিশ্বাসগত মোনাফিক এতেকাদ মোনাফিক আর একটা হলো আমালে মোনাফিক আমলগত দিক থেকে মোনাফিক আর একটা হলো বিশ্বাসগত মোনাফিক বিশ্বাসগত মোনাফিক যারা তারা হলো কাফির আর আমলগত মোনাফিক যারা তারা হলো মোনাফিক এই মোনাফিক কাফের যারা তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে একদম জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামী অর্থাৎ অন্তরে কুফুরি গোপন রাখে আর মুখে ইমানের কথা প্রচার করে প্রকৃতপক্ষে ইমান আনে না অন্তরে কুফুরি অবলম্বন করে মুসলমানদেরকে ধোকা দিতে চায় এমন ধরনের মোনাফিক যারা হবে এরা যতই আমল সুন্দর দেখাক না কেন বিশ্বাসগত ভাবে অন্তর থেকে যদি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান না আনতে পারে কোরআনের প্রতি যদি ইমান না আনতে পারে আল্লাহর কসম যত ভালো আমল করুক না কেন তার কোন আমল তাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না এই ব্যক্তি হবে চিরস্থায়ী জাহান নামী আর যে ব্যক্তি ইমান এনেছে অন্তর থেকে তার কাজকর্মের মধ্যে কিছুটা তারতম্য আছে আমলগত দিক থেকে কিছুটা পার্থক্য আছে কিন্তু সব ক্ষেত্রে সে মোনাফিকি করে না বাধ্য হয়ে কিছু কিছু জায়গায় সে ধোকায় পড়ে কিছু ত্রুটি করে ফেলে দুনিয়াবি স্বার্থে কিছু করে ফেলে ফাঁসে কি করে আসে না না এরকম দেখা যায় ভাই আপনি নামাজ পড়েন না কেন বলে যে নামাজ পড়ি না এই জন্য আমি ইমানদার খুব দুর্বল কিন্তু নামাজ পড়া লাগবে এটা আমার ভুল হয়ে যাচ্ছে এরকম স্বীকার করে অপরাধ আসে না নাই এটাও ফাঁসে কিন্তু মুনাফিক এই অপরাধের জন্য সে জাহান নামে যাবে কিন্তু চিরস্থায়ী জাহান নামি হবে না একদিন আল্লাহ পাক তাকে মুক্ত করে জাহান নাম থেকে জান্নাত দান করবেন ঠিক কিনা কন আমার ভাইয়েরা যে কথার দিকে আমি আগাবো তখন আমাদের রসুল হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রসুল কন ঠিক কিনা এই পৃথিবীতে আমাদের রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রসুল এবং শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ পাক তার ভিতরে রেখেছেন এই জন্য উত্তম আদর্শ যদি খুঁজতে চায় কার ভিতরে খোঁজা লাগবে কার ভিতরে খুঁজতে হবে রসুলের জীবনে খুঁজতে হবে আল্লাহ রসুলের জীবনে উত্তম আদর্শ খুঁজতে বললে আমাদের দেশে আমরা যদি উত্তম আদর্শ এখন খুঁজতে চাই এখন আমরা বসে আছি যারা তাহলে আমরা সর্বপ্রথম কোন আদর্শ নিয়ে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে কার জীবনের দিকে আমাদের অনুসরণ করা লাগবে বলেন কার জীবন রসুলের জীবন আমাদেরকে অনুসরণ করতে হবে জনগণ ঠিক কিনা আমাদের স্বয়নে স্বপনে জাগরণে চলনে বরণে ওঠনে বসনে সব জায়গায় সর্বপ্রথম যারা আদর্শ গ্রহণ করব সেটি হচ্ছে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ ধরে বলেন ধরে বলেন ঠিক কিনা আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে আমাদের রসুলকে শেষ রসুল মানে না আছে না নাই কাদিয়ানি আছে না নাই কাদিয়ানি আছে আমাদের দেশে আমাদের এই কাদিয়ানি এটা শুধু আমাদের বাংলাদেশে নয় আরো বহু বহু দেশে আছে এই আমাদের রসুলকে শেষ রসুল মানে না ওরা বলে মোহাম্মদ শেষ নয় শেষ নবী নয় তারপর আরো অনেক নবী রাসুল পৃথিবীতে আসবেন তাদের ধারা এখন অব্যাহত আছে মির্জা মোহাম্মদ গোলাম কাদিয়ানি তারা এখনো দাবি করে ধরে বানছে কিনা তাকে নবী বলে দাবি করে তারপর আরো নবী রাসুল আসতেছে এইভাবে তারা নবীদের সিলসিলায় কোনো বিশ্বাস করে কোরআনে কারিমে বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাই এই কাদিয়ানিরা ইসলাম ধর্মের ভেতরে কত রকমের বিভ্রাট ঘটাচ্ছে আমাদের মতোই চুপি পড়ে আমাদের মতোই লম্বা জব্বা পড়ে আমাদের মতোই তাদেরও মসজিদ আছে তাদের মসজিদে আজান হয় তাদের ছেলে মেয়েদের সাথে আমাদের ছেলে মেয়েদের বিবাহ সাদী হয় কি ইসলাম ধর্মের বড় বড় পদ নিয়ে কাদিয়ানিরা অনেক জায়গায় বসে পড়েছে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য একটি মাত্র কারণ কাদিয়ানিদেরকে আমরা চিনতে পারি না এই দেশে এখনো ওলামায় হকরা যদিও কাদিয়ানিদেরকে কাফের বলে ফতুয়া দিয়েছে কিন্তু এখন আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে অনেকে কাফের বলে ফতুয়া দিতে পারে নাই সেই জন্য এখনো তারা নিজেদেরকে মুসলমান এবং ইসলামের ধর্ম বলে দাবি করে ধরে ঠিক কিনা সারা পৃথিবীর বড় বড় ওলামায় কেরাম কাদিয়ানিদেরকে কাফের বলে ফতুয়া দিয়েছেন কাদিয়ানিরা কোরআনে কারিমের কয়টা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়েছে বলুন তো একটা শব্দ কোরআনে কারিমের আয়াত আছে কয়টা ছয় হাজার ছয়শত ছেষট্টিটা আয়াত কয়টা আয়াত বিশ্বাস করে বলুন তো কোরআনে কারিমে কয়টা সুরা আছে সকলে বললেন না একটা আওয়াজ দিয়ে বলেন একশত চোদ্দটা সোরা কতটা সোরা একশত চোদ্দটা সুরা আছে একশত চোদ্দটা সুরাই তারা বিশ্বাস করে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত ছয় হাজার ছেষট্টি আয়াত বিশ্বাস করে একশো চোদ্দটা সূরা বিশ্বাস করে ছয় হাজার ছয়শত ছেষট্টিটা আয়াত বিশ্বাস করে কিন্তু একটি মাত্র আয়াতের ভিতর থেকে একটি শব্দ বিশ্বাস করতে পারে না সেটা হলো এই মা كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ضربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে একটা শব্দ তারা বিশ্বাস করতে পারে না এই আয়াতের ভিতরে একটা শব্দ খাতামান নবিয়্যিন এই খাতামা শব্দটা তারা বিশ্বাস করে না এই একটা শব্দের মধ্যে চারটা অক্ষর কয়টা অক্ষর খতমা শব্দ দেখতে লাগে চারটা অক্ষর একটা অক্ষর হলো খ আর একটা বড় হলো আরিফ একটা হলো তাপ আর একটা হলো মিম এই চারটা অক্ষর অস্বীকার করার কারণে সমস্ত পৃথিবীর ওলামায় কেরামের সকলেই কাদিয়ানিদেরকে ফতুয়া দিয়েছে কাফের জোরে বলেন কি আরো জোরে কাফের ফতুয়া দিয়েছেন তাহলে কাদিয়ানিরা একটা শব্দ অস্বীকার করার কারণে তাদের সঙ্গে মুসলমানদের দ্বন্দ্ব হয়েছে এই জন্য কাদিয়ানিরা কাফের জোরে বলেন কি আবার চলে কাফের এবার বলুন তো ইবলিস শয়তান মরদুদ হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে শুধুমাত্র আল্লাহ বলেছেন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من কাফিরিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম সকলকে আল্লাহ পাক অর্ডার করলেন ফেরেশতাদেরকে আদমকে শ্রদ্ধা করো একটা শব্দের মধ্যে তিনটা অক্ষর এই তিনটা অক্ষর অস্বীকার করার কারণে ইবলিস মর্দুদ হয়েছে ইবলিস হয়েছে অভিশপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে অভিশপ্ত বলেছেন একটা শব্দ অস্বীকার করার কারণে জোরে কোন ঠিক কিনা আপনাকে বিবেক দিয়ে চিন্তা করার জন্য বলছি ইবলিস একটা শব্দ তো অস্বীকার করার কারণে কাফের কাজে একটা শব্দের মধ্যে চারটা অক্ষর অস্বীকার করার কারণে কাফের এবার আপনি তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহু আকবার হে রাসূল আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক সব খুলে মেলে বর্ণনা করে দিয়েছি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি একজন মানুষের জন্য যা দরকার তার রান্নাঘর থেকে শুরু করে ঘুমানো বঙ্গভবন পর্যন্ত টয়লেট থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সব আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছি জয়গণ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন কোরআনের সব আছে তাহলে বলুন তো কোরআনের যদি সব থাকে আজকে আমাদের সমাজে আজকের পৃথিবীতে সবচেয়ে দ্বন্দ্ব হলো সারা বিশ্বে আজকে মুসলমানরা জুলমান নির্যাতনের শিকার সেটা হলো নেতৃত্ব নিয়ে জোরে ঠিক কিনা আজকে সব জায়গায় নেতৃত্ব নিয়ে গণ্ডগোল রসুলের জীবনের মধ্যে যেহেতু উত্তম আদর্শ আছে আর সেই উত্তম আদর্শ বাস্তবায়ন করেছেন রসুল কোরআন দিয়ে চলে কম ঠিক কিনা কোরআন থেকে আল্লাহ রসুল এটা বাস্তবায়ন করেছেন তাহলে এবার বলুন তো কোরআনের ভেতরে রাজনীতি আছে না নাই অর্থনীতি আছে না নাই সমাজ নীতি আছে না নাই চুক্তি নীতি আছে না নাই আন্তর্জাতিক নীতি আছে না নাই তাহলে কাদিয়ানিরা একটা শব্দ অস্বীকার করার কারণে যদি কাফের হয় যদি একটা শব্দ সেজদার হুকুম অমান্য করার কারণে কাফের হয় আপনি নামাজ মানলেন রোজা মানলেন হজ মানলেন জাকাত মানবেন বিশ্বাস করলেন কিন্তু রাসুলের জীবনে একটা রাজনৈতিক জীবন ছিল এটা আপনি মানবেন না রসুলের নেতৃত্ব হিসাবে উত্তম নেতৃত্ব আপনি মানবেন না ওই নেতৃত্ব মানার ক্ষেত্রে আপনি আমেরিকাকে গ্রহণ করবেন ভারতকে গ্রহণ করবেন মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবেন আল্লাহর রাজনীতি কোরআনের অর্থনীতি কোরআনের স্বভাব নীতি কোরআনের চুক্তি নীতি কোরআনের আন্তর্জাতিক নীতি আপনার যদি ভালো না লাগে তাহলে কতগুলি শব্দ আপনি অস্বীকার করলেন এবং আপনি নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম আপনি নিজের থেকে বলুন পর্যন্ত কাদিয়ানি যদি একটা শব্দ চারটা অক্ষর অস্বীকার করে কাপের হয় ইবলিস যদি একটা শব্দ একটা ওয়ার্ড আর কি অমান্য করার কারণে কাপের হয় আপনি আমি রাজনীতি মানলাম না কোরআনের আপনি আমি অর্থনীতি মানলাম না কোরআনের আপনি আমি সমাজনীতি মানলাম না কোরআনের তাহলে কোরআনের প্রত্যেকটা রাজনীতি অর্থনীতি চুক্তি নীতি সমাজ নীতি এইসব নীতি অস্বীকার করার কারণে আপনি আমিও যে কুপুরীর পর্যায়ে যাচ্ছি এতে কোন সন্দেহ আছে নাকি তাহলে আপনাকে আমাকে উত্তম আদর্শ বের করতে গেলে কার ভেতর থেকে বের করতে হবে রসুলের জীবন থেকে যেরকম ঠিক কিনা নাই কারণ সাহাবিরা সবচাইতে বেশি যেটা পড়তেন সেটার নাম কি বলেন কোরআন বেশি তারা সব সময় গবেষণা করতেন কোরআন নিয়ে আর আজকে আমরা আমরা পড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প কাজী নজরুল ইসলামের গল্প রবি ঠাকুরের গল্প সব গল্প আমরা পড়ি আজকাল আমাদের জীবনী নিয়ে গবেষণা হয় কিন্তু কোরআন নিয়ে সেই পরিমাণ গবেষণা হয় না জলে কোরআন ঠিক কিনা হুমায়ুন উপন্যাস প্রেমের গল্প চোখ দিয়ে দরদর করে কত মানুষের পড়লেন আয়সাকে বললেন আয়সা আমাদের মা আপনি বলুন তো রসুলের জীবন কি রসুলের জীবন যদি জানতে চাও তোমরা কি কোরআন পড়ো না সাহাবাই কেরাম বললেন কোরআনে তো আমরা পড়ি মাইশা বললেন কোরআন যদি পড়ো তাহলে আমার কাছে রসুলের জীবন সম্পর্কে জানতে এসেছো কেন কোরআন যেটা পড়ো রসুলকে তোমরা যেটা দেখো কোরআন হলো মৌলিক কিতাব কাবুতে লেখা আর তার বাস্তব জীবন তো কোরআন হলো আমার রসুল জোরে কোন সুহান আল্লাহ বলেন না সুহান আল্লাহ এবার বলুন তো কোরআন কথা বলতে পারে নাকি হ্যাঁ কথা বলতে পারে কথা বলছে কোরআন আবার বলে কোরআন কথা বলতে পারে না কোরআন কাগজে লেখা কিতাব বাস্তবসম্মত কথা বলে কোরআন আজকাল কথা বলে নাকি তাহলে কোরআনে যখন আগুন লাগে বহু জায়গায় আগুন দিয়ে পুরলো তখন কোরআন তখন আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও বলছিল নাকি কোরআন কথা বলতে পারে না তাহলে তো মানুষের জন্য নবী রাসুলের প্রয়োজন হতো না কোরআন একটা মৌলিক কিতাব কোরআন কথা বলতে পারে না কোরআন চলতে পারে না কোরআন হাঁটতে পারে না কোরআন লড়াই করতে পারে না সংগ্রাম করতে পারে না পারে নাকি কোরআন কি কোনোদিন হাত স্ট্যান্ড জ্ঞান তুলে নিয়েছিল কোরআনকে হাতে তরবারি তুলে নিয়েছিল কোরআন কি বজ্রের ময়দানে গিয়ে এরকম পাখা বেলায় যুদ্ধ করছে নাকি কথা বলেন কি ব্যাপার আপনার কথা বলেন না কেন সকলে একসঙ্গে কথা বলে কত সুন্দর লাগবে না বোধ আমার আওয়াজ বা কথা আপনারা মানে বুঝতে পারছেন না নাকি তেরো আপনি একটু সুন্দর করে কথা বলেন একসঙ্গে বললে ভালো লাগে বলুন তো কোরআন কি কথা বলতে পারে কোরআন কি হাঁটতে পারে কোরআন হাঁটতে পারে না কোরআন চলতে পারে না কোরআন সংগ্রাম করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد جاءكم من الله نور وكتاب مبين জোরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীতে মানুষকে যে জিনিসটা দান করেছি আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি একটা হলো নূর আর একটা হলো স্পষ্ট কিতাব স্পষ্ট কিতাব হলো কোরআন স্পষ্ট কিতাব কি এই কোরআন কাগজের উপরে কালি দিয়ে লেখা একটা কিতাব এই কোরআন কথা বলতে পারে না এই কোরআন চলতে পারে না এই কোরআন হাঁটতে পারে না এই কোরআন সংগ্রাম করতে জানে না কিন্তু এই কোরআনের জন্য যিনি সংগ্রাম করেছেন এই কোরআন চিন্তা ভাবনা করে গবেষণা করে যে ব্যক্তি কোরআনকে চলিয়েছেন কোরআনকে কথা বলা কোরআন কোরআনকে কথা বলিয়েছেন কোরআন দিয়ে মায়েশা বলেন তোমরা যদি কোরআনের কথা বলা দেখতে চাও তোমরা যদি কোরআনের হেঁটে চলে যাওয়া দেখতে চাও তোমরা যদি কোরআনের যুদ্ধ বিগ্রহ দেখতে চাও তোমরা যদি কোরআনের সমাজ ব্যবস্থা দেখতে চাও তাহলে আমার নসুরের জীবনের দিকে তাকাও তাহলে তোমাদের জীবনের কথা কোরআনের কথা বলা তোমরা দেখতে পাবে কোরআন কেমনে হাঁটতে পারে তাও দেখতে পাবে কোরআন কিভাবে সমাজ চলায় তাও দেখতে পাবে কোরআন কিভাবে রাজনীতি করে তাও দেখতে পাবে স্বামী স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে বলে কোরআন তাও দেখতে পাবে বাচ্চার সাথে কেমন ব্যবহার করবেন মায়ের সাথে কেমন ব্যবহার করবেন স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন দেশের নাগরিক হয়ে আপনার দেশের রাষ্ট্রের সরকারের সাথে কেমন ব্যবহার করবেন ওস্তাদ তার ছাত্রের সাথে কেমন ব্যবহার করবেন ছাত্র তার ওস্তাদের সাথে কেমন ব্যবহার করবে কারণ রসুল হলো নিজে ওস্তাদ আর তার ছাত্র হলো তার সাহাবি যেরকম ঠিক কিনা হ্যাঁ। রসুল নিজে রাষ্ট্রনায়ক এবং তার রাষ্ট্রে যত লোক বসবাস করতো তারা হলো তার রাষ্ট্রের নাগরিক নাগরিক এবং রাষ্ট্রের সরকারের কেমন ব্যবহার হবে সম্পর্ক হবে তার রাসুলের জীবন আছে না নাই তাহলে আমরা যদি তাকাই কোরআন কিভাবে কথা বলে কোরআন কিভাবে চলে কোরআন কিভাবে সংগ্রাম করে কোরআন কিভাবে সমাজ চালায় সব দিক যদি আমরা তাকাই তাহলে রাসুলের জীবনে পাবো কি পাবো না চলে বলেন পাওয়া যাবে কি যাবে না এটা কেমনে পাবেন মানুষের জন্য যা দরকার মৌলিক কথা বাদ দিয়ে ওরা গন্ডগোল লাগায় রয়েছে সন্নি বেদাতি আছে না নাই কে আল্লাহিস কে লামাজাবি কে হানাফি কে হাম্বলি কে সাফি আমি ধরে বলবেন না আসতে বলবেন এই নিয়ে গন্ডগোল বর্তমানে আজকে আমরা বিশ্বে দেখতে পাচ্ছি নেতৃত্ব নিয়ে গন্ডগোল লাগছে ইস্তেমার মাঠে ধরে গণ ঠিক কিনা গন্ডগোল করে জিহাদ করা যেখানে দরকার ছিল সেখানে আসল জায়গায় জিহাদ না করে এমন জায়গায় জিহাদ করতেছে মুসলমান হয়ে মুসলমান মারতেছে একজনকে শহীদ পর্যন্ত করে ফেলছে তো এখন ঠিক কিনা মুসলমান আজকে নিচে নামতে নামতে কোথায় নেমেছ রসুলের আদর্শ যদি বাস্তবে বুঝতে মসজিদের ভিতরে যদি হস্তটা প্রসার করতে সেই দিন তোমরা যদি বলতে পারতে পৃথিবীতে ইসলামের নেতৃত্ব চলবে মুসলমানের নেতৃত্ব চলবে কোরআনের নেতৃত্ব চলবে রসুলের আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করতে হবে তাহলে গোটা দেশটা বিরস্ত হয়ে যাবে ধরে কণ্ঠিক কিনা আজকে ওই নেতৃত্ব সেটা তারা বলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতির বিপক্ষে এই বলে মসজিদে জায়গা নিতেন আজকে খন্ডকাল কেন নেতৃত্ব চাইছেন কেন দুইটা রূপ হয়েছেন নেতৃত্ব নেওয়ার লোভে ঠিক কিনা কর লজ্জা করে না কত নিজের নামবেন নামতে থাকেন একটার পর একটা দূর বের হতে থাকবে মুসলমান যদি এরকম একটার পর একটা আগে এক সময় বলতো ইসলামের রাজনীতি হারাম এখন তারা রাজনীতি শুরু করছে কত নিচে নামবেন আপনারা এখন সংশোধন হয়ে যান আজকে সারা বিশ্বে মুসলমানরা জলম নির্যাতনের শিকার শুধুমাত্র আমরা নিজের স্বার্থের কারণে মুরব্বী যেটা বলতেছেন সেটা ইসলাম আমার ব্যক্তি যাকে আমি ভালোবাসি যারা আমি আনুগত্য করি ওই ব্যক্তি যেটা বলে অন্ধভাবে বিশ্বাস করছে সেটাই নেতৃত্ব মানতেছি কোরআন হাদিস এক বড় যাচাই বাছাই করি না কেউ মুরব্বীর কথায় কেউ দাদা বাবুর কথায় কেউ বাবার কথায় কেউ স্বামীর কথায় তাদের আদর্শ বাস্তবায়নের জন্য পৃথিবীতে আজকে দৌড় ঝাঁপ চলছে সেরকম ঠিক কিনা এভাবে যতদিন পর্যন্ত বাবার আদর্শ স্বামীর আদর্শ লেনিন আদর্শ মার্শাল আদর্শ আদর্শ ততদিন পৃথিবীতে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন নিজের স্বার্থের জন্য তাকাবেন একজনের গোলামি করবেন ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শান্তি যদি প্রতিষ্ঠা করতে চায় রসুলের জীবনে তাকাতে হবে ধরে কন ঠিক কিনা আমার বাবা কোন থেকে চলতে বললো আমার কাছে মেন বিষয় নয় এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান حد الله ورسوله ولو كانوا آباءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من جبل الله أكبر আল্লাহ রাব্বুল বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু যদিও এখানে একজন আল্লাহ রাসূলের প্রেমিক এবং কাফেরদের কথা তুলনা করা হয়েছে কিন্তু আল্লাহর কথা কথাগুলো শুধুমাত্র কাফেরদের জন্য রেয়াতগুলি কাফেরদের ব্যাপারে এটা শুধু কাফেরদের হ্যাঁ। জন্য খাস নয় ওই রকম কোন আদর্শ নীতি যদি মুসলমানদের মধ্যে পাওয়া যায় মনে করতে হবে কুপুরের একটা আদর্শ তার মধ্যে পাওয়া গেল সঙ্গে সঙ্গে কুপুরের নীতি তার ভেতরে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান হলে ওকে ছেড়ে দিতে হবে কথা বলেন না কেন যদিও কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে পরকালের প্রতি ইমান এনেছে ওনাবে আপনি দেখতে পাবেন ওই লোক ওইসব লোকগুলি যখন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে আচরণ করবে আপনি দেখতে পাবেন ওই সব মমিন বান্দা যারা আল্লাহ এবং পরকালের পরিবার এনেছে তারা কখনোই তারা ওই সব লোকগুলিকে ভালোবাসবে না ওই সব লোকগুলির সংস্পর্শে যাবে না যদি তারা তার বাবাও হয় যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ এবং তার রাসুলের আদর্শের বিরুদ্ধে আচরণ করে ওরা যদি তার বাপ হয় ওইটা যদি তারা ভাইও হয় ওগুলো যদি তার সন্তান হয় এমনকি তার নিকটার্থীয় হয় ওইটা হোক কাফের কিংবা মুসলিম এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করলে পরে সঙ্গে সঙ্গে আপনার যত বড়ই দলীয় নেতা হোক না কেন যত বড়ই নেত্রী হোক না কেন আপনার চাই বাপ হোক না কেন আপনার চাই মা হোক না কেন আপনার চাই ভাই হোক না কেন আপনার চাই সন্তান হোক না কেন চাই আপনার নিকট আত্মীয় হোক না কেন কুফুরি কোন নীতি কুফুরি কোন আদর্শ যেটা আল্লাহ এবং তার রাসুলের আদর্শের সাথে মিলে না সঙ্গে সঙ্গটা কুপুরে কাপের মধ্যে পেলেও ছেড়ে দিবেন মুসলমানের মধ্যে পেলেও ছেড়ে দিবেন এটাই হলো ইমানদারের এক নম্বর কাজ কথা বলেন উত্তম আদর্শ যদি আপনি খুঁজতে চান আল্লাহ বলছেন আমার রসুলের জীবনের মধ্যে তাকাও কার মধ্যে তাকাও রসুলের জীবনের মধ্যে তাকাতে হবে আপনি যদি বলেন আমরা রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ খুঁজতে চাই কোরআনে তো সব আছে তাহলে কোরআনে সব পাওয়া যাবে নাকি এই দেশে আবার এক শ্রেণীর আলেম বের হয়েছে তারা আবার আহলে কোরআন অর্থাৎ তারা বলে শুধু কোরআনের ভেতরেই সব আছে অন্য কোন জিনিসের ভেতরে নাই এই কথা একদম বলা যাবে না বরং বলতে হবে কোরআন সন্ন্যার ভেতরে সব আছে ধরে পান ঠিক কিনা কোরআন সন্ন্যার ভেতরে ইন্না শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনাকে কাউসার দান করেছি অতএব ফসল্লি লিরাব্বিক আপনি কুরবান আপনি নামাজ পড়ুন এবং রবের উদ্দেশ্যে কুরবানি করুন আল্লাহ তাআলা সূরা বাকারায় 3 নম্বর আয়াতে বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে মুত্তাকি কারা হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি হলো তারা যারা অদৃশ্য দেখা হওয়া দেখা আল্লাহর উপর ঈমান এনেছে নামাজ কায়েম করে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হলো মুত্তাকি তারাই হলো ঈমানদার জোরে কোন ঠিক কিনা আল্লাহ বললেন ইউকিমুনা সলাত আপনি নামাজ পড়েন এবং কোরবানি করুন এবার এই দুইটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করতে চাই বলুন তো আপনি গোটা কোরআন শরীফ আপনার কাছে ছেড়ে দিলাম বলুন কোরআনের কোন জায়গায় রুকু করবেন এরপর তাসবি কিভাবে করবেন রুকু কিভাবে করবেন এটা কি কোরআনে বলে দেওয়া আছে আছে কোথাও তাসবি কয়বার পড়বেন কিভাবে পড়বেন এটা কি কোরআনের মধ্যে পাওয়া যাবে এটা তো কোরআনের মধ্যে পাওয়া যাবে না কোরআনের মধ্যে মৌলিক কথাগুলি বলে দেওয়া আছে তাহলে আপনি যদি বলেন আমরা কোরআন থেকেই সব পাবো কোরআন থেকে সব পাবেন না বরং এটাই হলো সত্য কথা এটা হলো বাস্তব কথা কোরআন মৌলিক কিতাব কোরআনের সব জিনিস আছে কিন্তু কোরআনের বাস্তবায়ন ঘটিয়েছেন রসুলের জীবনের মাধ্যমে জোরে যেরকম ঠিক কিনা আপনি কোরআন পড়লেন আওয়াজ পড়বেন এই কথা আল্লাহ অর্ডার করেছেন আপনি পাবেন কোরবানি করার কথা আল্লাহ বলেছেন আপনি পাবেন নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন আপনি পাবেন কিন্তু নামাজ কিভাবে কায়েম করবেন নামাজে কিভাবে রুকু করবেন কিভাবে শ্রদ্ধা করবেন কিভাবে উঠবেন কিভাবে বসবেন কিভাবে তাহারিমা বাঁধবেন সবগুলি যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মাদুর আপনি নামাজ পড়ার জন্য রুকু সেজদা করা কিভাবে লাগে সেটা আপনার আল্লাহ রসুলের যেমন থেকে শিখলেন আপনি জাকাত দিতে হয় কিভাবে রসুলের জীবনে থেকে শিখলেন হজ করতে হয় কিভাবে রসুলের জীবনে থেকে শিখলেন কিন্তু আপনি এটাই শুধু শিখলেন না রসুল কিভাবে মদিনায় দীর্ঘ তেরো বছর মক্কায় দাবাত দিলেন মানুষকে ভালো করতে পারলেন না সব মানুষ সীমান আনলো না শান্তি প্রতিষ্ঠা করতে পারলেন না যতদিন না পর্যন্ত ইসলামের রাজনীতির সাথে রসুল সাল্লাহ আলী সাল্লাম ভাবে কায়েম না করেছেন মদিনায় গিয়ে মাত্র দশ বছরের ভেতরে সুন্দর একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে তিনি সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন চুরি করলে হাত কেটে দাও আছে না নাই যশোরের মনে কথা বলে না তোমার ওই ব্যবস্থা কায়েম করেছিল ইহুদিরা নাকি ওই ব্যবস্থা কায়েম করেছিল খ্রিস্টানেরা ওই ব্যবস্থা কায়েম করেছিল হিন্দুরা আপনি সব জানলেন কোরবানি শিখলেন রসুলের জীবন দেখে বিয়ে করা শিখলেন রসুলের জীবন দেখে নামাজ পড়া শিখলেন রসুলের জীবন দেখে হস করা শিখলেন রসুলের জীবন দেখে হস করতে আনন্দ পান নামাজ পড়তে আনন্দ পান রোজা রাখতে আনন্দ পান জিজ্ঞেস করলে বলেন রসুল তো এইভাবে রেখেছে তাই আপনি হাসেন আর বলেন এটা রসুলের এবাদত রসুল দেখে শিখিয়েছি কি বলেন যখনই বলা বাবা কি আপনি রাসুলের জীবনী দেখে নামাজ পড়া শিখলেন কোরবানি দেওয়া শিখলেন সব করা শিখলেন কিন্তু আল্লাহ রসুল যে মদিনার জীবনে দশ বছর রাষ্ট্র চালিয়ে মানুষের মাঝে কোরআনের বিধান দিয়ে চুরি করলে হাত কেটে দাও জেনা করলে পরে একজন ব্যক্তি যদি রাষ্ট্র নায়ক হয় মুসলমান সে যদি হয় তাহলে তার প্রথম কাজ হলো আল্লাহ বলেছেন সে মানুষকে সৎকারের আদেশ করবে আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার বলেন আল্লাহ রাব্বুল বললেন যে ব্যক্তি আমার জমিনে আমার রাষ্ট্র ক্ষমতা পাবে আমি আল্লাহ পাকে দান করব সর্বপ্রথম হলো সে যেন নামাজ কায়েম করে কি করে এক নম্বর নামাজ কায়েম করে দুই নম্বর জাকাত আদায় করে এরপরে অন্যায় কাজগুলি সে যেন নিষেধ করে দেয় সৎ কাজের আদেশ করে অন্যায় কাজ থেকে মানুষকে ফেরায় আপনি ওই সব কাজগুলি দেখলেন নামাজ পড়া শিখলেন রোজা রাখা শিখলেন এখন অন্যায় কাজ কিভাবে বন্ধ করতে হয় আল্লাহ রসুলের জামানায় তিনি যখন প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান তার রাষ্ট্রে যখন কেউ চুরি করত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ধরতে পারলে তার হাত কেটে দিয়েছেন ধরে কোন ঠিক কিনা জেরা করলে পরে আল্লাহ রসুলের সামনে ধরা পড়ে গেলেন বিচার চলে আসতে প্রমাণ সাক্ষী পেয়ে গেলে আল্লাহ রসুল বিবাহিত করে পাথর মেরে করে দিতেন যেরকম ঠিক কিনা আল্লাহ রসুল দেখতে পেতেন যদি কোন অবিবাহিত হয় তাহলে একশোটা করে তাদেরকে শাস্তি দিতেন ঠিক কিনা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে জেনাকার একশোটা সেঞ্চুরি করে একশোটা জেনা করে সেঞ্চুরি কিনে সেঞ্চুরি উদযাপন করতেছে ধর্ষণের জনগণ ঠিক কিনা তার কোনো বিচার নাই আজকে হত্যা করতেছে একের পর এক তার কোনো আজকে বিচার নাই চুরি করতেছে তার বিধান কোনো কায়েম নাই ব্যাপারটাই চলতেছে হর হামেশা তার কোনো বিধান কায়েম নাই জনগণ ঠিক কিনা এই যে বেশ কয়েকদিন আগে একটা স্কুলের শিক্ষক সে বলেছে বোরকা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে বোরকা নাকি বেশ্যা প্রতি জন্য নামাজ বলবেন না বোরকা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বলেছে এই বোরকা হলো বেশ্যা এবং পরিতাদের জন্য তারা মুখ থেকে খরিদ্দার আহ্বান করবে ওদের এই বোরকা ভালো মেয়েদের জন্য নয় তাহলে আজকে যে ইসলামে তুচ্ছ তাচ্ছিল্য তাহলে আল্লাহ রসুলের জীবন থেকে যদি আমরা সব কিছু নেই নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই তাহলে রাজনীতিটাও যদি আল্লাহ রসুলের জীবন থেকে নেওয়ার দরকার আছে না নাই এই জন্য আমাদেরকে সব জায়গা থেকে আমরা সব কিছু আল্লাহ রসুলের জীবনী থেকে সব এবাদত করে নিব আল্লাহ রসুলের জীবনী থেকে যেটা ঠিক কিনা এই জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র আমার জীবনের মধ্যেই তোমরা উত্তম আদর্শ যদি মানতে চাও আমার জীবন থেকে উত্তম আদর্শ মানো এই পৃথিবীতে সব মানুষের মধ্যে আদর্শ আছে কিন্তু সকলের আদর্শ উত্তম নয় একটা মাত্র নির্ভুল আদর্শ উত্তম আদর্শ সেটা হলো আমার রাসূলের আদর্শ আল্লাহাক বললেন কত যাবিন এই জায়গা থেকে আপনাদেরকে এতদূর ড্রাইভার করে এনেছিল মনে আছে আপনাদের আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি একটা দিয়েছি নূর একটা দিয়েছি স্পষ্ট কিতাব এই যে মাহফিল এই মাহফিলে কতগুলি আরো আছে অনেকগুলি লাইট দেওয়া আছে এই লাইট যদি বন্ধ করে দেওয়া হয় বলুন তো আমরা একে অপরের মুখ কি দেখতে পাবো নাকি একে অপরের মুখ দেখতে পাবো না এখানে যারা বসে আছি এই সামান্য কয়েকটা মানুষ মাহফিল থেকে বের হওয়ার পরে দেখবেন একে অপরের সাথে বাড়ি খাবেন ধাক্কা খাবেন ঠিক কিনা কোন কারণটা কি আলো যদি দেওয়া থাকে আর একজন ব্যক্তিকে যদি বলা হয় আপনি সুন্দরভাবে বের হয়ে রাস্তাটা দেখা দেন আর আপনারা যদি তার মতো করে এক এক করে বের হন তার দেখানো পথ এবং পদ্ধতিতে বলুন তো কেউ কারোর সঙ্গে বাড়ি খাবে ধাক্কা খেয়ে পড়ে যাবে মারা যাবে এমন সম্ভাবনা আছে নাকি আল্লাহ বলেন এরকম একটি মডেল এরকম আলো আজকে সেই রসুলকে বানিয়েছি নূর তিনি প্রাকৃতিক ভাবে নূরের তৈরি এরকম লোক আছে না নাই মহাপুরুষে গন্ডগোল রসুল নোরের তৈরি আর একদম বলে মাটির তৈরি কেউ বলে হাদিস আছে কেউ বলে কিতাব আছে কেউ ফেকা আছে এনে গন্ডগোল আছে না নাই এই নিয়ে গন্ডগোল আমাদের সমাজে চলছে আমি বলি ভাই রসুল বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি এটা যদিও হয়তো আপনাদের আপনাদের কাছে অতিরিক্ত কথা মনে হতে পারে কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি বলুন তো রসুল যদি নূরের হন তিনি রসুল তিনি যদি মাটির হন তাও তিনি রসুল তিনি যদি আগুনের হন তাও তিনি রসুল অর্থাৎ রসুল মাটির হোক আর নরের হোক আগুনের হোক আর বাতাসের হোক আর পানির হোক এইটাতে বিশ্বাস করা অবিশ্বাস করার মধ্যে কোনো স্তফাত আছে নাকি সমস্যা আছে নাকি আমাদের আমলের সাথে কোনো সম্পর্ক আছে নাকি এটা তো বিশ্বাসের ব্যাপার ঠিক কিনা কারণ কিন্তু আজকে দেখেন আমাদের মাসে বিভ্রান্ত তৈরি করবার জন্য এটা বলে ইংরেজি খ্রিস্টানদের একটা চক্রান্ত এটাও কি একটা চক্রান্ত কারণ আপনারা জানেন আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা তিন ভাগে বিভক্ত কয়েক ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে তিন ভাগে বিভক্ত করেছে বাংলাদেশে যখন আমাদের মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখন আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল ছাব্বিশ জন সবগুলা খ্রিস্টান আর এগুলি কতগুলা ছাব্বিশটা মাদ্রাসা যারা শিক্ষক হয় তারা যদি ইহুদি আর খ্রিস্টান হয় বড় বড় প্রিন্সিপাল পদের দায়িত্ব নিয়ে থাকে তাহলে বলুন তো তাদের মধ্যে মুফাসির মুফতি তাদের মধ্যে মহাদ্দেশ আছে না নাই এইসব লোকগুলি এই সব মাদ্রাসা প্রতিষ্ঠা করার সময় তারা চিন্তা চেতনা করে দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসাগুলিকে হ্যান্ডেলিং করেছে আর সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলি ঢোকায় দিয়ে মুসলিম জাতির মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে যেরকম ঠিক কিনা যদি আমাদের আলিয়া মাদ্রাসার সিলেবাসে বিজ্ঞান আছে বাংলা আছে কোরআন শিক্ষাও আছে হাদিসের শিক্ষাও আছে কিন্তু এর ভেতরে ভুল ঢুকিয়ে আমাদের মুসলিমের মাঝে দ্বন্দ্ব তৈরি করবার জন্য ছোট্ট ছোট্ট গোল দিয়েছে রসুল তৈরি না হলে পরে পৃথিবী সৃষ্টি হতো না বিভিন্ন ধরনের এরপর আপনি কৌমি মাদ্রাসার দিকে তাকান কৌমি মাদ্রাসার দিকে তাকালে পরে আপনি দেখতে পাবেন কৌমি মাদ্রাসা শুধু কোরআন আর হাদিস ফেকা ছাড়া উর্দু কিতাব ছাড়া অর্থাৎ কোরআন হাদিস ছাড়া বিজ্ঞানসম্মত কোনো শিক্ষা আপনি পাবেন না আছে নাকি কথা বলে না আছে বর্তমানে আছে যোগ হচ্ছে কমে মাদ্রাসাকে দীর্ঘদিন যাবৎ বিভক্ত করে রেখেছে বিজ্ঞানসম্মত শিক্ষা থেকে এরপর আপনি তাকান তৃতীয় নম্বরে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে আবার কোরআন থেকে হাদিস থেকে সব থেকে বিচ্ছিন্ন করে একমাত্র শুধু ইংরেজি আর বাংলার জন্য রাখছে কথা বলেন না এটা হলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছিল বাংলার মুসলমানরা বুঝতে পারে নাই আলেমারা আমরা চিল্লাই শান্তি চাই শান্তি চাই কলেজেও শান্তি নাই মাদ্রাসাতেও শান্তি নাই কারণ সব জায়গায় গন্ডগোল ঢুকেছে যেরকম ঠিক কিনা এই জন্য আমাদের দাবি জেনারেল শিক্ষায় শিক্ষিত তাদের মাঝেও কোরআন হাদিসের শিক্ষা ঢোকাতে হবে কওমি মাদ্রাসা যেগুলি আছে সেগুলিতেও বাস্তবসম্মত বিজ্ঞান শিক্ষা ঢোকাতে হবে এবং আলিয়া মাদ্রাসা যেগুলি আছে সেগুলিতে যা আলহামদুলিল্লাহ এখানকার গবেষণা কোরআন উপর আমলকে বাড়াতে হবে যেরকম ঠিক কিনা এগুলিকে সংশোধনে আনতে হবে ব্রিটিশেরা এখনো পর্যন্ত বড় বড় আলেম তৈরি করতেছে তাদের সন্তানদেরকে মাটির তলে মাদ্রাসা তৈরি করেছে মাদ্রাসা তৈরি করে বড় বড় আলেম বানায়া মধ্যপ্রাচ্যে তারা তাদের আলেম বানায়া বড় বড় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা ছেড়ে দিয়েছে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য যাতে করে মুসলমানরা পৃথিবীতে ইসলাম নিয়ে বাঁচতে না পারে তাদের মাঝে সবসময় একটা গন্ডগোল লেগেই থাকে কারণ মুসলমান একটা জাতি ওরা হলো এক জাতিতে বিশ্বাসী কিন্তু আজকে ওদের মধ্যে জাতীয়তা বোধ জাগ্রত করে দিয়ে সীমানা দিয়ে দিয়ে আমাদের মাঝে মুসলমানদেরকে বিভেদ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমান শুধু বাংলাদেশেই বকতে পারবে ভারতে মুসলমান মানলে কথা বলতে পারবে না বললেও বাধা আছে না নাই আপনি বাংলাদেশ মুসলমান যখন নির্যাতনের শিকার হবে মুসলমান বাংলাদেশ থেকে প্রতিবাদ করতে পারবেন ওদেরকে বাঁচাবার জন্য আপনি সেখানে যেত পারবেন না মায়ের মানে মুসলমান বললো আপনাকে যেতে পেরেছি কথা বলেন না কেন যেতে পারি নাই সিরিয়াতে মরছে আমরা যেতে পারি না সীমানা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এটা হলো ইহুদি খ্রিস্টানদের জাতীয়তাবাদ এখন ঠিক কিনা মুসলমান জাতীয়তাবাদ হলো মুসলিম জাতি এক জাতিতে বিশ্বাসী হবে বাঙালি জাতি নয় বাংলাদেশি হবে কিন্তু বাঙালি জাতি হবে না কারণ বাঙালি জাতি এখানে শুধু আমরা বাঙালি জাতি হবো কেন বাঙালি বলতে তো এখানে হিন্দু আছে মুসলিম আছে সব মিলে তো জাতি হতে পারে না এক জাতি হতে পারে হিন্দু হিন্দু জাতি হবে ভারতে বাস করলেও সে হিন্দু জাতি বাংলায় বাস করলেও হিন্দু জাতি যেরকম ঠিক কিনা পাকিস্তানে বাস করলেও হিন্দু জাতি অর্থাৎ একজন হিন্দু ভাইকে কেউ যদি নিরপরাধী কোন হিন্দু ভাইকে আক্রমণ করে তাহলে হিন্দুরা তারা প্রতিবাদ জানাবে তাকে বাঁচানোর জন্য তারা সংগ্রাম করবে চেষ্টা করবে যেরকম ঠিক কিনা অনুরূপ ভাবে মুসলিম জাতি এক জাতিতে বিশ্বাসী হবে সীমানা শুধু তাদের মধ্যে পার্থক্য থাকবে না গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা এক জাতি হবে যেখানে মুসলমানরা আক্রান্ত হবে মুসলমান সেখানে ছুটে যেতে পারবে এটার নাম হলো মুসলিম জাতি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি শিক্ষা নেব এই যে আলো আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ রসুলকে আল্লাহ পাকে কেন আলো হিসাবে এই কথা শিক্ষা দিয়েছেন মুসলমান বান্দাদেরকে আমার বান্দা বান্দিরা তোমাদের কাছে যে কোরআন আমি আল্লাহ পাক পাঠিয়েছি এই কোরআন তোমরা বুঝতে পারবে না কারণ এই কোরআন এতে পূর্বে ইহুদিদেরকেও আমি কিতাব দিয়েছি তাওরাত দিয়েছি কাউকে নবী রাসুল থেকে বঞ্চিত করি নাই করেছে নাকি মানুষ পাঠিয়েছে এই জন্য রাসুল করে নবী করে পাঠিয়েছি যাতে করে আপনারা মানুষ মানুষ থেকে জীবন পরিচালনার পথ সহজ করতে পারেন সেই জন্য নবী রাসুল পাঠিয়েছি কেন পাঠিয়েছি মুশরিকুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবী রাসুল এই জন্য পাঠিয়েছি ওরা পৃথিবীতে গিয়ে ওদেরকে সত্য কিতাব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি এই জন্য করে যাতে করে পৃথিবীতে সমস্ত বাতিল আদর্শ মত এবং মতবাদের উপরে আল্লাহ দিন ইসলামকে বিজয়ী করতে পারে সেই জন্য আল্লাহ পাক কোরআন এবং রাসুল পাঠিয়েছেন সুবাহ এই পৃথিবীতে নবী রাসুল পাঠানোর একটাই মেন উদ্দেশ্য প্রথমত সমস্ত বাতিল ধর্ম আদর্শ মতবাদের উপরে তারা যেন আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে কায়েম করতে পারে সেই জন্য তারা পাঠিয়েছে নবী এবং রাসুল তার সাথে দিয়েছে আল্লাহ পাক কোরআন ঠিক কিনা কর কিন্তু আজকে আমরা রসুলের সন্ন্যাত পেয়েছি হাদিস এখন আছে রসুল আমাদের মাঝে নাই হাদিস আছে কোরআন আছে কিন্তু আজকে আমরা রসুলের উপর নাজিল করা কোরআন আমাদের কাছে আছে রসুল যে সন্না শিখিয়ে দিয়েছেন সেই সন্না সেই হাদিসের কিতাব আমাদের কাছে এখনো বিদ্যমান আছে কিন্তু আজকে মুসলমান জাতি আমরা দুর্ভাগা কপাল পোড়া হয়ে গেছি আজকে কোরআন সন্না ছেড়ে দিয়ে কোরআন সন্না শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষার প্রতি বেশি মত্ত হয়ে পড়েছি কোরআন সিন্না শিক্ষাকে আমরা আগে পিছিয়ে নিয়ে গেছি যেটা ছিল আগে ফরজ সেটাকে নিয়েছি পেছনে যেটা ছিল পেছনে করার দরকার সেটাকে নিয়েছি আগে জোরে বান ঠিক কিনা যার কারণে আজকে আমরা সবচেয়ে অপমানিত অবহেলিত লাঞ্ছিত এই পৃথিবীতে আপনি কার আনুগত্য করবেন কার অনুসরণ করবেন এই জন্য পথভ্রষ্ট যাতে না হন এই জন্য আল্লাহ পাক বলছেন কার আনুগত্য করবেন কিভাবে করবেন সেই শিক্ষা আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন বলেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসুরের আনুগত্য করো দ্বিধাহীন চিত্তে কোন প্রশ্ন ছাড়াই আল্লাহ এবং তার রাসুরের আনুগত্য করবেন কোন রকমের প্রশ্ন ছাড়া কার করা লাগবে আল্লাহ এবং তার রাসুলের এরপরে আল্লাপাক বলছেন এরপরে আনুগত্য করবেন তোমাদের দেশের নেতাদের আল্লাহ এবং তার রাসুলের পরে তার অনুপস্থিতিতে যা নেতৃত্ব দেবেন গ্রাম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ নেতৃত্ব দিবে যারা আল্লাহ রসুল নন তাদের পরে তাদের অবস্থান তারা যখন নেতৃত্ব দিবে তারা যখন কোনো অর্ডার করবে আদেশ করবে অনুমতি দেবে তারা যখন আপনাদেরকে আহ্বান করবে তাদের আহ্বানে সারা দিবেন তাদের আদর্শ অনুসরণ করবেন তাদের আদর্শটা যখন কোরআন সন্ন্যার সাথে মিলবে তখন আপনি তার আদর্শ অনুসরণ করবেন যদি আল্লাহ তার রসুলের আদর্শের সাথে কোন নেতার আদর্শ হুকুম আহকাম যদি না মেলে তার নীতি নৈতিকতা যদি না মেলে সে যত বড়ই নেতা হোক না কেন তার আদর্শ গ্রহণ করা যাবে না বলেছেন কে আল্লাহ বলেছেন এই জন্য আপনাকে আমাকে নেতা মানতে গেলেও সেটা আল্লাহ এবং রাসুলের জীবনের সাথে রাসুলের মধ্যে খুঁজতে হবে আল্লাহ বা তৌফিক দান করুন বলেন আমি আমার ভাইরা অল্পক্ষণের মধ্যেই প্রধান মেহমান চলে আসবে তো একটু আপনাদের মাঝে আবদার করতে চাই যারা আছেন এটা হলো একটি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল তাফসির মাহফিল এই মাহফিলে যে বিশাল আয়োজন করেছেন আপনারা এই